ঘুরে তোর মন আজও পেলাম না শোনা বন্ধুরে তোর মন আজও পেলাম না দয়াময়া আনা আজও পেলাম না শোনা বন্ধুরে তোর মন আজও পেলাম না যায় বাঁচা বন্ধুরে তোর মন আজও পেলাম না শোনা বন্ধুরে তোর মন আজও পেলাম না বলে পাইলে বন্ধুর প্রেম পেলাম